স্বল্প দামের শাড়ি একশো দুইশো দুইশো টাকার শাড়ি কতগুলা পাতলা পাতলা লুঙ্গি যেগুলার কোনো মানুষের ব্যবহারের অনুপযুক্ত এই সমস্ত কিছু জিনিস আমরা নিয়ে মানুষকে লাইন ধরে আমরা দিচ্ছি দেখা যাচ্ছে ওই জিনিসটা সে ভালোভাবে ব্যবহার করতে পারে নাই শুধু নামের জন্য মাত্র শুধু একটা প্যাকেট নিয়েছে এগুলো ব্যবহারের যোগ্য নয় লোক দেখানো লকডাউন চলছে গাদাগাদি করে তেরান বিতরণের নামে সেখানে বড় বড় ক্যামেরা বসিয়ে নিজেকে দানবীর সাজানোর জন্য নিজেকে হাইলাইট করার জন্য ওই জাকাত দেওয়ার বিধান ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এতে আপনার এখলাস নষ্ট হচ্ছে যারা জাকাত নিতে আসতেছে তাদেরও ভোগান্তি হচ্ছে বাংলাদেশে এমন প্রমাণ আছে মানুষ জাকাত নিতে গিয়ে ভিড়ের মধ্যে চাপে পড়ে মানুষ পর্যন্ত পদদলিত হয়ে পিষ্ট হয়ে মারা গিয়েছে এরকম নজির আমাদের কাছে আছে চলুন আমরা লুট দেখানো মানুষকে দেখানোর জন্য নিজের প্রভাব বিস্তার করার জন্য নিজেকে দানবীর করার জন্য নিজের অন্যদিকে প্রভাব কাটানোর জন্য আমরা দিনকে ধর্মকে জাকাতকে আমরা ব্যবহার করব না আপনি রেখা দিচ্ছেন আপনার কলর দিকে আমার আল্লাহ তাকি আছে আপনার এখলাস কতটুকু আপনি কি আল্লাহ কাজে করার জন্য করছেন না মানুষকে দেখানোর জন্য করছেন এই জন্য যাদের উপরে জাকাত খরচ হয়েছে আপনারা আপনাদের নিকটাত্মীয় আপনাদের পরিচিত যারা অভাবগ্রস্ত যারা মানুষের কাছে চায় না মানুষের কাছে যাবে না তাদের ইনকাম সোর্স আপনাদের জানা আছে তার কত টাকা আছে তার কি ইনকাম তার পারিবারিক যেই ব্যাকগ্রাউন্ড এটা আপনি জানেন তাহলে আপনি তাকে আপনার জাগাতের টাকা দিয়ে দিন আপনাকে বলতে হবে না আমি আপনাকে জাগাত দিচ্ছি নেন এ কথা বলার কোনো প্রয়োজন নাই কেউ যদি জাগাত গরিবকে দেয় ওই সে যদি জিজ্ঞেস করে ভাই আমাকে কিসের টাকা দিচ্ছেন আমি তো আপনার কাছে কোনো টাকা পাওনা নাই সে বলে না এটা আমি আপনাকে গিফট করছি এটা আপনাকে কি করছি গিফট করছে হয়তো সে বলল আপনি জানেন না আপনি আমার কাছে টাকা পাবেন আমি সেটাও দিচ্ছি কিন্তু আপনার দিলের ভিতরে আছে জাকাত দিচ্ছেন শরীয়তের মশালা হলো আপনার জাকাত আদায় হয়ে যাবে সুবাহান বলেন এটা কেন মানুষের ইজ্জত রক্ষার জন্য মানুষের সম্মানের অনেক দাম আজকে আমরা মানুষের সম্মান বলণ্ডিত করতে আমরা কুণ্ডবোধ করছি না মানুষের সম্মান মানুষের ইজ্জত এক একজন মানুষ আল্লাহর বান্দা আমার নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত এই উম্মতের অনেক ধাম এই উম্মতের মান সম্মান ইজ্জত রক্ষা করা প্রতিটি মানুষের উপর ফরস আপনি সামান্য জাগাত দিয়ে কোনো মানুষকে আপনি তার মর্যাদার কোন হানি করতে পারবেন না কারণ আপনার টাকার চেয়ে কোটি টাকার চেয়ে একজন মানুষের সম্মান অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এই জন্য আর বর্তমান দেখা যায় আমরা জাকাত দিচ্ছি এটা কোনো পরিকল্পনা নাই জাকাত দিচ্ছি আপনার আমরা জাকাত দিচ্ছি পরিকল্পনাহীনভাবে এই জন্য এই দেশ থেকে দারিদ্র দূর হচ্ছে না দারিদ্র দিন দিন বাড়ছে একটি অর্থনৈতিক সমাজ বিনির্মাণে জাকাতের অনেক গুরুত্বপূর্ণ রয়েছে জাকাত এটি রহমত সকলের জন্য কারণ আপনি অনেক ধনী মানুষ আপনার পাশে একজন গরিব মানুষ আছে এটার জন্য তো আমি নিজেই লজ্জিত আমার টাকা দিয়ে কি লাভ আমার পাশের বাড়িতে না খেয়ে তাকে আমরা পরিকল্পনাহীন কিভাবে জাকাত দিচ্ছি আমরা দোকান থেকে কতগুলা এই স্বল্প দামের শাড়ি একশো দুইশো দুইশো টাকার শাড়ি কতগুলা পাতলা পাতলা লুঙ্গি যেগুলার কোনো মানুষের ব্যবহারের অনুপযুক্ত এই সমস্ত কিছু জিনিস আমরা নিয়ে মানুষকে লাইন ধরে আমরা দিচ্ছি দেখা যাচ্ছে ওই জিনিসটা সে ভালোভাবে ব্যবহার করতে পারে নাই শুধু নামের জন্য মাত্র শুধু একটা প্যাকেট নিয়েছে এগুলো ব্যবহারের যোগ্য নয় লোক দেখানো ইসলাম জাকাত দিতে বলেছে এখানে একটা উদ্দেশ্য আমাদের নিহিত আছে সেটা হলো দারিদ্র বিমোচন করা তাহলে কিভাবে জাকাত দিলে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে সেটি হলো আপনি কোনো মানুষকে গরিবকে জাকাতটা দেন তার কোন কাজে তার অভিজ্ঞতা আছে তার অভিজ্ঞতা থেকে তাকে এমন একটা জাকাতের অ্যামাউন্ট দেন সেই জন্য তার অভিজ্ঞতা ওই টাকা দিয়ে খাটিয়ে আগামী বছর সেই যেন আরেকজনকে জাকাত দেওয়ার সেই উপযুক্ত তার মধ্যে চলে আসে তাহলে সমাজ থেকে দারিদ্র কি হবে বিমোচন হবে আজকে আমি দীক্ষার জানাই সে সমস্ত টাকাওয়ালা পয়সাওয়ালাকে যারা মানুষকে জাকাত দেয় না মানুষকে সুদের উপর টাকা লাগায় তাদেরকে আমি দীক্ষার জানাই কেমতের কঠিন সময়ে আপনারা ধরা পড়ে যাবেন দুনিয়াতে এই যে আমরা সুদের উপর যে টাকা দিচ্ছি সুদ কেন আমি কর্জা হাসানা দিতে পারি কর্জা হাসানা আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন ও আকরিদুল্লাহ করদান হাসানা وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا যারা মানুষকে করজা হাসানা দেবে করজা হাসানা হলো ঋণ আপনার সুদমুক্ত ঋণ করজা হাসানার অর্থ কি সুদমুক্ত ঋণ যদি আপনি প্রদান করেন সুদমুক্ত ঋণ দিয়ে যদি আপনার একজন মমিন ভাই স্বাবলম্বী হয় আপনার টাকা সে পরিশোধ করবে আপনার টাকা আপনি পেয়ে গেলেন কিন্তু সেই সেখানে সুদ না থাকার কারণে তার অতিরিক্ত টেনশন সেখানে ছিল না সে স্বাবলম্বী হয়ে সে আরেকজন মমিন ভাইকে সেই সাহায্য সহযোগিতা করতে পারবে আমরা যদি পারি আমরা জাকাত দিব জাকাতের মাল দিয়ে দিব মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে আল্লাহ রাবুল আলমী এই দুর্যোগ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন ব্যবসায়ী দশ সব কিছু আজকে বন্ধ এই মুহূর্তের ভিতরে আমি মনে করি যারা জাকাত দিতে পারবে যারা দান করতে পারবে তাদের দান এক তো রমজান দ্বিতীয়ত অভাব এই দুর্যোগ সময়ে আল্লাহ পাক তাদের এই দানকে অন্যান্য দিনের সে হাজার হাজার গুণে আল্লাহ রব্বুল আলমেন তাদের আমল নামায় লিখে দিবেন আওয়াজ দেব